আমি নিজে ব্যবসা শুরু করবো ইনশাল্লাহ ঘোষণা দিয়ে একদম সাইনবোর্ড লাগায় শুরু করবো চিন্তা করছি না হলে একটা দোকান অন্তত দিব দিয়ে বলবো এই দোকানে মাসালা জিজ্ঞেস করা নিষেধ কাগজ লাগাই দিব মাসালা জিজ্ঞেস করবেন অফিসে গিয়া এখানে শুধু কেনা বেচারা আলাপ করবেন ওলামা একরাম যত বেশি আমরা আমাদের উপার্জনের জন্য বিভিন্ন মাধ্যম এবং সোর্সগুলো গ্রহণ করতে থাকব সমাজে আমাদের কথার ওজন ধার ভার তত বেশি হতে থাকবে তাছাড়া এ দেশটা তো আমাদেরও এদেশটাকে সোনার বাংলাদেশ হিসাবে গড়ে তোলার জন্য আমাদেরও অবদান রাখার সুযোগ আছে না নাই ওলামা একরামের যে সুযোগ আছে অন্য অনেকের সে সুযোগ নাই আমরা যাই না ওলামা একরাম সৎ প্রয়োজন শুধুমাত্র দক্ষতা অনেকে দক্ষ আছে দক্ষতা এবং সততা দুইটা যদি যোগ হয়ে যায় এ লোকটাকে ঠেকাবে কে তো আমরা আমাদের কথার ভার ধার বাড়াবার প্রয়োজনে আমাদের কোনো একটা উপার্জনের সোর্স থাকা উচিত বলে আমার মনে হয় আপনি যদি ভারতে চলে যান ভারতের ওলামা একরামকে দেখবেন বিশেষ করে ওলামায় দেওয়ন্তকে দেখবেন যে দেবন্দ্রের শিক্ষকদের প্রত্যেকেরই প্রায় প্রত্যেকের বলতে আমরা যাদেরকে চিনি সচরাচর সবারই কিন্তু কোনো না কোনো ইনকাম সোর্স আছে দাওয়াখানা আছে হাবুর রহমান খায়রাবাদী প্রধান মুফতি ছিলেন মানে এত বড় আলেম অবাক লাগে আরও অনেকে আছেন বাইন্ডিংস বই বুক বাইন্ডিংস আছে দোকান আছে ওখানে দোকানদারিও করেন আবার এত বড় পদে থেকে দায়িত্ব পালন করেন আপনি যদি সৌদি আরবে চলে যান আমি দশটা বছর সৌদি আরবে ছিলাম আমার মনে হয় না সৌদি আরবে শতকরা পাঁচজন ইমাম খতিব বা এম পাঁচজন মোয়াজ্জেন খাদেমও পাওয়া যাবে কি না সন্দেহ আছে শতকরা যাদের মসজিদের বাইরে আর কোনো কাজ নেই আমার মনে হয় না এরকম আছে আমি মক্কার হারামের দুইজন মোয়াজেনের সাথে কোনো একটা অমরার সফরে ওনাদের অফিসে সাক্ষাৎ করেছিলাম এক বাংলাদেশি ভাই আমাদের ওই অফিসে টি বয়ের কাজ করে আমাকে বলল হুজুর যাবেন নাকি হারামের মোয়াজেন সবার কাছে আমি আরে হারামের মোয়াজেনের সাথে আল্লাহর ঘরের বাইতুল্লাহর মোয়াজেন তার সাথে সাক্ষাৎ করে তো সৌভাগ্যের বিষয় কেন যাব না ভাই তো বলেন তাহলে নিয়ে যাই তো আমাকে নিয়ে গেল ওনাদের সাথে বসলাম লম্বা চড়া কথা হলো আমি যেহেতু সৌদি আরবে একটা লম্বা সময় ছিলাম বিভিন্ন কোর্টে কাজ করেছি জজদের দোবাসী হিসাবে বাংলাদেশে আসামি থাকলে টাকলে তো আলহামদুলিল্লাহ ওনারা আদালতে চাকরি করেন আদালত পাড়ার অনেক বড় বড় ব্যক্তিদের সাথে কাজ করার সুযোগ হয়েছে আমার ওনারা আমাকে অনেকে ওই সব ব্যক্তিদের সুবাদে চিনেন কথা হলো মোয়াজ্জেনদের সাথে বসলাম আমার কাছে অবাক মনে হলো যে হারামের মসজিদুল হারামের মোয়াজ্জেন তাদের প্রটোকল কি কি পরিমাণ রাষ্ট্রীয় সুযোগ সুবিধা তারা পান এবং হাদিয়া তোফার কথা তো বাদে দিলাম সে মানুষগুলো চাকরি করেন কোর্টে সাধারণ এমপ্লয়ি হিসাবে এমন যে কোর্টের জজ বড় কোনো বিচারপতি কাজ এরকম না সাধারণ এমপ্লয়ি হিসাবে চাকরি করেন আমি চিন্তা করলাম এরা বোকাশোকা মানুষ আসলে এদের চাকরিতে আমি হইতাম হারাম শরীফের মোয়াজিনের চাকরি যদি পাইতাম হাদিয়া খেতে খেতে আমার চোদ্দ গোষ্ঠী চলে যেত কিসের চাকরি আবার চাকরি করার মানেটা কি আমরাই যে হাদিয়ে পাই আর মসজিদুল হারামের মোয়াজন হলে তো বলাই বাহুল্য ছিল কিন্তু ভাই তারা চাকরি করছেন আমি অবাক হয়ে গেলাম কয় টাকা বেতন পায় ছয় হাজার সাত হাজার রিয়াল আট হাজার দশ হাজার রিয়াল মোটেও না এর বেশি আমার ধারণা আছে তেই টাকার জন্য তারা তিরিশ দিন ডিউটি করছেন মাস জোর ডিউটি করছেন শুধু তারা কেন আপনি শেখ সুদাইজ বলেন এই যে শেখ সুরাইম ছিলেন আরও যে সমস্ত ওলামা আছেন একজন ইমাম আপনি দেখাতে পারবেন কিনা আমার সন্দেহ যিনি শুধুমাত্র মসজিদুল হারামের ইমামতি খতিবগিরির দায়িত্ব পালন করছেন এটাই তার পেশা না হয় কোনো ইউনিভার্সিটির শিক্ষক আপনার কোনো কোর্টের জাজ আপনার কোনো ব্যবসা বাণিজ্য আছে আমি দাম্মামে দশ বছর ছিলাম আমার পাশের বাসার আমার বাসার পাশের মসজিদ যেটা মসজিদুল মোহতাসিব দাহিয়া মসজিদ বলে সেই মসজিদের ইমাম সাহেব যিনি ছিলেন ডক্টর আব্দুল করিম আর শাহরি উনি অনেক বড় ব্যবসায়ী এবং তার যে চেইন শপ আছে ওইরকম একটা দোকান ওইরকম একটা চেইন শপ বাংলাদেশে নাই তার যে সুপার মার্কেট আছে ওইরকম বড় মাপের সুপার মার্কেট বিশেষ করে এক একটা ব্রাঞ্চ এত বড় যে ওইরকম বড় মাপের বাংলাদেশে একটাও নেই এরকম সুপার মার্কেট না হলে তার দশ বিশ তিরিশটা তখন ছিল এখন কত দাঁড়াইছে আল্লাহ জানে আর এর রিয়েল এস্টেটের ব্যবসা শত শত বাড়ির মালিক শত শত আরও বহু বিজনেস তার আছে অথচ পাঁচ ওয়াক্ত পাঞ্জেগানা মসজিদের ইমামতি করে ঢাকা শহরে আমরা অনেক ইমাম সাহেবরা আছেন বা অনেক আলেম আছেন অনেক পয়সা করি আছে মাসাল্লাহ কিন্তু পয়সা করি থাকলে আমরা আবার ইমামতি করি না এটা হলো একটা আমার মনে হয় আমাদের সমস্যার একটা জায়গা এই জায়গাটাকে কারেকশন করার জন্য আমরা আসুন্না ফাউন্ডেশনের তরফ থেকে আলিমদেরকে প্রশিক্ষণ দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা চাকরি দিয়ে থাকি আমাদের স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট থেকে আমরা সদ্য চল্লিশ জন আলেমকে প্রশিক্ষণ দিয়েছি তাদের একজন মালয়েশিয়াতে চলে যাচ্ছেন গত পরশু দিন একজনকে আমরা জাপানে পাঠিয়েছি সম্মানজনকভাবে আসা যাওয়ার সকল খরচ ভিসা প্রসেস টিকিট পাসপোর্ট সব দিয়ে ফিফটি থাউজেন্ড বা তারও বেশি এক লাখ এরকম স্যালারি দিয়ে আমরা ওলামাদেরকে বিভিন্ন জায়গায় পাঠাচ্ছি যেমন বাংলাদেশেও বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে আমরা অ্যাকাউন্টস অফিসার অ্যাডমিন অফিসার হিসাবে নিয়োগ দিচ্ছি আলেম শুধু ইমামতি করবে ইমামতি করবে ফ্রি মসজিদে অফিসে ইমামতি করবে উনি ফ্রি উনি অ্যাডমিন অফিসার থাকবেন অ্যাকাউন্টস অফিসার থাকবেন যাই হোক আমরা সেই কাজ করছি কিন্তু আমরা আমাদের সেসব ভাইদের সবাইকে বলি ভাই কমিতে পড়েন আর আলিয়াতে পড়েন যেখানে পড়েন না কেন আর কাজ যেখানে কারণ না কেন মনে রাখবেন আপনি দায়ী আপনি আলেম এটা ভুলে যাবেন না আপনাকে অবশ্যই কোনো একটা মসজিদে জমা পড়াতে হবে বা পাঞ্জাগানা নামাজ পড়াইতে হবে আর সেটাও যদি না পারেন অন্তত কোনো একটা দাওয়াতি প্ল্যাটফর্মে আপনাকে যুক্ত থাকতে হবে এটা আপনার জিম্মাদারি এই কথাগুলো আপনাদের বলার উদ্দেশ্য হলো যে আমরা ঢাকায় কাজ করছি আমরা চাইলে কিন্তু আশপাশ থেকে অনেক কাজ করতে পারি অনলাইনে অনেক ইনকামস এর বিভিন্ন সোর্স আছে আপনার হয়তো প্রয়োজন নাই তারপরও দরকার আমি নিজে ব্যবসা শুরু করবো ইনশাল্লাহ ঘোষণা দিয়ে একদম সাইনবোর্ড লাগায় শুরু করবো চিন্তা করছি না হলে একটা দোকান অন্তত দেবো দিয়ে বলবো যে দোকানে মাসালা জিজ্ঞেস করা নিষেধ কাগজ লাগাই দিব মাসালা জিজ্ঞেস করবেন অফিসে গিয়া এখানে শুধু কেনা বেচার আলাপ করবেন ওলামা একরাম যত বেশি আমরা আমাদের উপার্জনের জন্য বিভিন্ন মাধ্যম এবং সোর্সগুলো গ্রহণ করতে থাকব সমাজে আমাদের কথার ওজন ধার ভার তত বেশি হতে থাকবে তাছাড়া এ দেশটা তো আমাদেরও এ দেশটাকে সোনার বাংলাদেশ হিসাবে গড়ে তোলার জন্য আমাদেরও অবদান রাখার সুযোগ আছে না নাই ওলামা একরামের যে সুযোগ আছে অন্য অনেকের সে সুযোগ নাই আমরা যাই না ওলামা একরাম সৎ প্রয়োজন শুধুমাত্র দক্ষতা অনেকে দক্ষ আছে দক্ষতা এবং সততা দুটো যদি যোগ হয়ে যায় এ লোকটাকে ঠেকাবে কে এটা তো দেশের চেহারা বদলে দিবে এই জন্য আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করবো যে আমাদেরকে ডাইনামিক হতে হবে এখলাসটা আমাদের মধ্যে এনশিওর করার প্রয়োজনে আমাদের কোনো একটা উপার্জনের মাধ্যম গ্রহণ করতে হবে যেন আমার ইমামতি আমার খতিবগিরি আমার মোয়াজিনিটা এখান থেকে পয়সা না নিলেও আমার চলে একটা টার্গেট থাকবে আগামী দশ বছর পর আমি সেই জায়গায় যাব যে আমার না নিলেও চলবে সেই জায়গায় আমি থাকবো বা আমি বেতন নিয়ে নিব আরেক টাকা দিয়ে দিব আমি এক মসজিদে খোদবাদ তর্জমা করতাম সৌদিতে থাকা কারণ সময় শেখ সাদ আল মোহান্না উনি দাম্মাম কোর্টের চিফ চিফ ছিলেন চিফ জাস্টিস ইসুল কোজা ছিলেন তো শেখ সাদ আল মোহান্না উনি অনেক মোটা অঙ্কে একটা স্যালারি পেতেন একটা চ্যারিটি অর্গানাইজেশন থেকে মানারাতুল আতা ওইটার নাম অনেক মোটা অঙ্কের স্যালারি আমি তখন শুনছিলাম বোধ চল্লিশ হাজার রিয়াল বা এরকম চল্লিশ হাজার রিয়াল তখনকার কথা আর সেখানে কোর্টের জাজ তো ওলামা একরাম কোর্টে তো বিরাট হ্যান্ডসাম স্যালারি দেওয়া হয় মানে ঘুষ তো পরের কথা টাকার কোনো প্রয়োজনই হবে না এই পরিমাণ টাকা দেওয়া হয় যাই হোক তো এরপরে উনি ওই স্যালারি পান আবার আমার অবাক হলো যে আবার ওনার ব্যবসা আছে আমি জানি রিয়াদে অনেক বড় ব্যবসা প্রতিষ্ঠান আছে শিল্পপতি তাহলে যা শিল্পপতি দেখেন ওলামাদের শান দেখেন এত কিছু তারপর আবার উনি চল্লিশ পঞ্চাশ হাজার রিয়াল বেতন পান কি করেন আমি একটু কৌতূহলী হয়ে ওনার আশপাশের লোকদের জিজ্ঞেস করলাম বলেন যে যেই টাকাটা মানারাতুল আতা থেকে পান হু বহু না জানি কোথেকে যা মানাতুল আতা না দুঃখিত অন্য একটা আওকাফার রাজিহি ওইটারও উনি প্রেসিডেন্ট ছিলেন ওখান থেকে যে বেতনটা পান উনি মানারাতুল আতা নামে আরেকটা চ্যারিটি অর্গানাইজেশনের প্রেসিডেন্ট এক জায়গা থেকে পান আরেক জায়গা দিয়ে দেন উনি এটা ধরেনও না জাস্ট ওখান থেকে আসে এখানে চলে যায় কিন্তু নিয়মিত এটা দেখেন ওজন কত যে মাসে বাংলাদেশি টাকা এখন কত হবে সেটা ত্রিশ লাখ টাকা মাসে ত্রিশ লাখ পঞ্চাশ হাজার রিয়াল হলে কত হবে পনেরো লাখ টাকা পনেরো লাখ টাকা মাসে উনি ডোনেশন করছেন একটা স্যালারি থেকে এরকম আরও বিভিন্ন জায়গা থেকে করছেন এ কথাগুলো আপনাদের বলার উদ্দেশ্য হলো আমাদের কাজ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করতে হবে ব্যবসা প্রতিষ্ঠান বিভিন্ন জায়গায় গড়ে তুলতে হবে আমরা শুধু মুখে ওয়াজ করলে হবে না আমি খুলনাতে যখন পড়াশোনা করি খুলনা দারুলুমে দারুল আফতায় তখন আমার উস্তাদ ছুটিতে গেছেন আমাকে জুমার দায়িত্ব দিয়ে গেছেন হেলাতলা হেলাতলা হলো খুলনার ব্যবসার প্রাণকেন্দ্র পুরো বিভাগের বলা যেতে পারে তো আমি একবার হালাল ব্যবসা নিয়ে আলোচনা করলাম জুমায় পরে এক চাউলের ব্যবসায়ী উত্তরবঙ্গের উনি আমাকে নামাজের পরে ডেকে বললেন শুনেন আমাকে মাঝে মধ্যে উনি ইয়ে খাওয়াইতেন হালিম খাওয়াইতেন চাটা খাওয়াইতেন ছাত্র মানুষ উনি একটু খাওয়াইতেন মাদ্রাসা ছাত্র খাওয়াইলে খুশি হয়ে যেতাম পরে আমাকে আদর করে বলতেছে হুজুর মনে কিছু করিয়েন না রাগ করিয়েন না এই ব্যবসা নিয়ে আপনি আর ওয়াজ করবেন না আমার খুব মেজাজ গরম হলো একটু বদমেজাজি মানুষ বললাম ভাই কেন বলেছে ভাই এটার কি বুঝেন আপনি আপনি আমার চাউলের আড়তে বসেন এক সপ্তাহ দেখেন কীভাবে আমি ব্যবসা করি আপনি যা বলেন এগুলো সম্ভব না আপনি এখানে বসে চালায় দেখেন তো ওয়াজ তো আমার দিলে আমি আপনার চেয়ে বেশি করতে পারবো হয়তো তো এই ওয়াজের কী মানে আছে যেটা বাস্তব আপনি জানেন সেটা বল যে বিষয়ে আপনার অভিজ্ঞতা বিষয়ে আপনি কথা বলেন না যাই হোক ওনার সাথে আমার সেরকম সম্পর্ক ছিল রসিকতা সম্পর্ক ছিল সেজন্য হয়তো উনি বলেছেন কিন্তু বাস্তবতা হলো আমরা সারা জীবন শুধু ওয়াজ করবো আমরা দেখাবো না মানুষকে দৃষ্টান্ত হব না আমরা আমাদের দৃষ্টান্ত হওয়ার দরকার নাই আপনি পৃথিবীর বিভিন্ন দেশে চলে যান বিভিন্ন দেশে ওলামা একরামে দেখেন সমাজের সব ক্ষেত্রে তাদের অবদান আছে আমাদের কেন নাই আমি বলছি না যে সবাইকে সব কাজ করতে হবে না মোটেই না মোতাহাসেস ওলামা একরাম তো আসেন থাকবেন দরকারও আছে আরও দরকার আছে কিন্তু আমি বলছি যে আমাদের প্রত্যেকের বিশেষ করে ইমাম সাহেবদের মজেন সাহেবদের উপার্জনের একটা মাধ্যম থাকা উচিত দৃষ্টিভঙ্গিটা আমাদের পাল্টাতে হবে তাহলে কি হবে আমাদের নিজেদের এখলাসটাকেও অ্যানসিওর করতে পারবো আমরা এবং আমাদের কথার ধার এবং ভারও বাড়বে মসজিদ কমিটি বুঝবে যে হুজুরের পেটে ক্ষুদা নাই হুজুরের পেটে অত ক্ষুদা নাই যে হুজুর পেটের দিকে তাকায় কথা বলবে